যদি তুমি কোনো কিছু করার জন্য একদম তৈরি না হও যদি তুমি তোমার মধ্যে কোনো কিছু করার আগে চোষ খুঁজে না পাও যদি সেটি করার জন্য তুমি উৎসুক না হও তাহলে সেটি করো না শাহরুখ খান পাখিরা যেমন তাদের ডানাগুলি পাগলের মতো চাপটে আকাশে উড়ে যায় সেরকম না করে তোমার স্বপ্নগুলি বাস্তবায়িত হবে এরকম ভাবাটা মূর্খতা শাহরুখ খান কাজের মধ্যে ব্যর্থতার ওষুধ হলো কেবলমাত্র আরও কাজ শাহরুখ খান